আপনার কয় ডলারের কাজ আসে ডেইলি ডেইলি স্যার হলো মানে আমি 10 ঘন্টা করে দেয় 10 ঘন্টায় 100 ডলার করে দেয় 10 ঘন্টা একা কাজ করেন না টিম কাজ করেন ওই আমি টিম বলতে শায়দ মাঝে মধ্যে একটু হেল্প করে আর আমি করি এই তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা কতদিন থেকে হচ্ছে এটা চলছে ওই যে আপনাকে যেদিনকে জিজ্ঞাসা করছিলাম না যে ভাইয়া হলো মানে কত ডলার করে নেব ওই দিন থেকে তাইলে আপনি কি আশা হ্যাঁ আপনি চিনতে পারেন নাই আপনি আমি আপনার এতক্ষণ পরে বুঝতেছি যে আসলে আপনার কণ্ঠটা পরিচিত পরিচিত মনে হচ্ছে বাট ওই নামটা তো আর পরিচিত না এটা হলো আমার হাজবেন্ডের হলো ডেস্কটপ থেকে তো আচ্ছা আচ্ছা হাজবেন্ডের ডেস্কটপে আবার নাম লেখা সুমনা আক্তার সাথী আমার ইয়াতে আমার ইয়াতে আছে ওর ইয়াতে ওর ইয়াতে আছে ঠিক থাকে না মনে করেন আমার কম্পিউটার ওর নিয়ে বসে ওর ল্যাপটপ আমি নিয়ে বসে ঠিক থাকে না কোনটা দিয়ে কখন কি করি আচ্ছা বুঝছি আপনাদের মধ্যে বাইন্ডিংস ভালো এই জন্য তো আচ্ছা আপনাদের অন্য যারা আছেন দেখতে পাচ্ছেন উনি আমরা সবাই ওনাকে আমরা কংগ্রেস জানাচ্ছি ডেইলি বেসিস ডলারের কাজ করতেছেন তার মানে হচ্ছে মাসে কত ডলার ডলার ডেইলি না স্যার ওই একদিন পর পর বাচ্চা আছে তো নিয়ে প্রতিদিন করতে পারি না আচ্ছা, অনেক আচ্ছা। সময় একদিন ডলার আসে আবার অনেক সময় মানে দুই দিন লেগে যায় আচ্ছা বুঝতে পারছি দ্যাটস মিন মাসে বারো চোদ্দশো ডলার হয়ই তো আসছে মাসে ভালোই তো আসছে মোটামুটি হ্যাঁ, ভালোই মানে আসছে বারো ডলার মানে কত আপনারা একটু কল্পনা করেন সবাই ওনার বাড়িতে পাঁচতলা বিল্ডিং উঠবে আপনাদের সবাইকে মিলাদের দাওয়াত দিবে নাকি গরু খাবার দাওয়াত দিবে এটা আপনারা বুঝেন ফাইবার অ্যাকাউন্ট না ইয়ে আসছে না ওই যে আপনাকে বলছিলাম যে আমার ফাইবার অনেক আগের খোলা ছিল আপনি তো বলছিলেন দিয়ে দেখেন কিন্তু না ইমপ্রেশন আড়াইশোর বেশি আসে না এটা আমারই আমার ফোর কে ইমপ্রেশন ছিল গত মাসে কিন্তু গত পনেরো তারিখের পর থেকে অর্থাৎ ওদের আপডেটের পর থেকে এখন ইমপ্রেশনের অবস্থা ভয়াবহ ওয়ান কেউ আসে না বুঝতে পারছেন আচ্ছা, একজন রাকিব ভাই যেমনি আচ্ছা উনি লিড জেনারেশনের কাজ করে লিড জেনারেশন কি 100 ডলার হ্যাঁ হয়তো কতটা লিড দেন আপু আমি দিন টাকা করে দিই মানে যেমন এটা হোটেলের হোটেলের আছে তারপরে মানে কিছু মানে আর আছে আচ্ছা, আচ্ছা, ডাক্তারের আচ্ছা, মানে হসপিটালের ঠিকানা ঠিক আছে আপনি একজন ডাক্তারের কাজ নেওয়ার জন্য ওনাকে আপনাকে নক দিছিল ওই বিষয়টাই আপনি কি আপনি যে হ্যাঁ ওই বিষয়টাই ওইটাই এখনো চলছে আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি তো কংগ্রাচুলেশন আপনাকে কাজ করার জন্য ক্যারি আপনি চালিয়ে যান অবশ্যই আচ্ছা আজকে আমাদের কাজ হচ্ছে আজকে আমাদের ক্লাস হচ্ছে free marketing social media free marketing আমি স্ক্রিন শেয়ার করি আপনারা সবাই দেখেন আপনারা সোশ্যাল মিডিয়া ফ্রি মার্কেটিং সম্পর্কে কার কার ধারণা আছে একটু আমাকে শেয়ার করলে ভালো হয় সোশ্যাল মিডিয়া ফ্রি মার্কেটিং সম্পর্কে কার কার ধারণা আছে একটু বললে ভালো হয় আছে কারো ধারণা আশা আপু আপনার ধারণা আছে স্যার সোশ্যাল মিডিয়া সম্পর্কে এখনো ইয়া করা হয় নাই তবে হালকা হালকা একটু একটু আছে এখনো ওই ইয়াটা নিয়ে ইয়া করে নাই ওকে এদিকে অনেকগুলো কাজ নিয়ে একটু ইয়া হয়ে গেছি তো ঝামেলায় পড়ে গেছি মনে করেন ছোট বাচ্চা তারপর কাজ হ্যাঁ হ্যাঁ বাইরের কাজ পাওয়ার পরে আর কিছু করার সময় থাকে না এটা ঠিক আছে হ্যাঁ মানে আচ্ছা। এমন অবস্থা মানে ওনার কাজটা তো ওনাকে ভালো মতো দায়িত্ব নিয়ে আগে দিতে হবে অবশ্যই তারপরে মনে করেন ডেইলি ডলার দিবে আপনাকে যদি আপনি সেই কাজটা বা দুই দিনে ডলার দিয়ে হ্যাঁ। সেই কাজটা যদি আপনি ওয়েতে না করেন তাহলে তো তবে ওনাকে পর্যন্ত কাজ করে দিয়েছি উনি সবগুলোতে অনেক খুশি হয়েছে আচ্ছা ঠিক আছে গুড আচ্ছা একটা বিষয় দেখেন আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং একটু দেখি আচ্ছা ফেসবুক ফ্রি মার্কেটিং দেখলাম আমরা ফাইবারে একটু সার্চ করলাম দেখেন ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের উপরে কয়টা গিগ আছে তেত্রিশ হাজার একশো ছাপ্পান্নটা গিগ আছে তেত্রিশ হাজার একশো ছাপ্পান্নটা গিগ আছে ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের উপরে আচ্ছা দেখি এখানে কাজ কেমন আছে আমরা আচ্ছা ফার্স্ট পেজে যারা আছে ওনাদের কাজ ভালো আছে দুইশো বাষট্টিটা বারোটা তার সাথে হচ্ছে নয়টা একচল্লিশটা হ্যাঁ ওনাদের ভালো কাজ আছে এদের উনি স্যার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ করেন সমস্যা নাই আচ্ছা এই যে ফার্স্ট পেজে যেগুলা এগুলাকে কি আমরা রিকোয়েস্ট পাঠাতে পারবো না না ওনারা তো সেলার ওনারা তো বায়ার না না না এখানে তো আমি খুঁজতে গেলে এখান থেকে যখন আমি মার্কেটপ্লেসের প্লেসের বাইরে দেবো তখন তো আমি বায়ারও পাবো মানে বায়ার তো আমাকে কালেক্ট করে নিতে হবে কিন্তু ফার্স্ট পেজের বায়ারগুলোকে মানে আমি কালেক্ট করার পর কি আমি ওদের এসএমএস করতে মানে নক করতে পারবো হ্যাঁ পারবেন এমনি প্রবলেম হবে না কোনো না না প্রবলেম হবে না আচ্ছা এটাই জানার ছিল আচ্ছা, আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমরা ওই ভদ্রলোকের গিকটা ওপেন করি গিকটা ওপেন করলে আমরা দেখি উনি কি লিখছে উনি লিখছে কি I will promote your book to one K readers with one book test আচ্ছা এই হচ্ছে ওনার টাইটেল তারপরে হচ্ছে কি উনি কি দিছে I have been book blogger আচ্ছা উনি বুক মার্কেটিংয়ের বা বুক প্রমোশনের কাজ করেন উনি বুক প্রমোশনের কাজ করে এই জন্য উনি বুকের কাজ দিছে যাই হোক উনি এখন পর্যন্ত দুইশো চুরানব্বইটা কাজ করছে উনি ইউনাইটেড কিংডমের পার্সন ওকে আচ্ছা উনি কী কী সার্ভিস দিবে তার সম্পর্কে একটু আমরা ধারণা নেই মানে আচ্ছা উনি ইউনাইটেড কিংডমের পার্সন তো সদেট ওনার এটা আমি দেখতে চাচ্ছি না অন্যটা আমরা দেখি আমরা অন্যটা দেখি একটু আমার ছেলে ঘুমাইতেছে না এই জন্য একটু প্রবলেম হচ্ছে ও কথা বলতেছে আর আমি গ্রামের বাড়িতে চলে আসছিলাম এই যে উনি সম্ভবত বাংলাদেশি মানুষ কি না দেখি উনি পাকিস্তানি আচ্ছা যাক পাকিস্তানি বাংলাদেশি সেলার ওনারা প্রায় সেম ওনার একশো উনিশটা রিভিউ আছে আচ্ছা দেখি উনি বুক মানে কী বলছে design affiliate marketing website with free hosting আচ্ছা ওনারা এখন পর্যন্ত ওই আমি চাচ্ছি Facebook free marketing Facebook free marketing এর গিগে এটা আসছে কি যে উনি পাই কি না উনি দিছে ওনার কাজ নাই ওনার ওই যে উনি ফার্স্ট পেজে চলে আসছে কিন্তু ওনার কাজ নাই আচ্ছা উনি ফার্স্ট পেজে যখন আসছে তখন তার একটা অবস্থা আসবে আচ্ছা এখানে ফ্রি মার্কেটিং এর বেশ কিছু কাজ আছে বেশ কিছু কাজ আছে ভালো কাজ আছে এখানে কাজগুলা কাজগুলা আমরা করতে পারি কারণ কাজগুলা কিভাবে করব সেই বিষয়গুলো আমাদের একটু জানার প্রয়োজন আচ্ছা আচ্ছা দেখেন এখন আমরা এই বিষয়টাতে আর একটু বিষয় দেখি আমরা সোশ্যাল মিডিয়া ফ্রি মার্কেটিং আছে কিনা okay social media free marketing এই যে দেখেন আরও আছে I will write 50 tweets for your brand. Developer marketing strategy and actions plan settings. আচ্ছা এখানে আছে build a high converting dropshipping Shopify store আচ্ছা এখন দেখেন ফ্রি মার্কেটিং বলতে আমরা কি বুঝি এটা সম্পর্কে এখন আমরা একটু আলোচনা করি এখন আমরা এদিক থেকে চলে আসি এখানে প্রচুর কাজ আছে এখানে প্রচুর কাজ আছে এই কাজগুলো সম্পর্কে একটু আমরা আলোচনা করি আমরা জানি মার্কেটিং দুই ধরনের একটা হচ্ছে ফ্রি একটা হচ্ছে পেইড পেইড হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়াকে টাকা দিয়ে সেই টাকার মাধ্যমে কাজটা করে নেওয়া হচ্ছে পেইড মার্কেটিং আর ফ্রি মার্কেটিংটা হচ্ছে আমরা টাকা ছাড়া বিভিন্ন প্রমোশনের মাধ্যমে বিভিন্ন মার্কেটিংয়ের মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে কন্ট্যাক্টের মাধ্যমে আমরা মার্কেটিং করে থাকি সেটাকে বলা হয় ফ্রি মার্কেটিং ওকে এখন আমরা সোশ্যাল মিডিয়া ফ্রি মার্কেটিং বলতে আমি বুঝাচ্ছি এখানে ফ্রি মার্কেটিং বলতে অনেক ধরনের ফ্রি মার্কেটিং আছে সোশ্যাল মিডিয়া ফ্রি মার্কেটিং আছে ওয়েবসাইট ফ্রি মার্কেটিং আছে অ্যাফিলিয়েট ফ্রি মার্কেটিং আছে ইউটিউব ফ্রি মার্কেটিং আছে তবে আমি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ফ্রি মার্কেটিং সেটা হচ্ছে আপনাদের ফেসবুক লিঙ্কডিন আর ইনস্টাগ্রাম এই তিনটা সেক্টরের ফ্রি মার্কেটিং দেখাইব আজকে কিভাবে আমরা এই তিনটা সেক্টরে ফ্রি মার্কেটিং করব সেই বিষয়টা আমরা আজকে দেখাইব এখন আমি চলে আসলাম ফেসবুকে আচ্ছা এখন ফ্রি মার্কেটিং মনে করেন ফ্রি মার্কেটিংয়ের জন্য আমার কিসের প্রয়োজন একটা প্রোডাক্টের প্রয়োজন ওকে অ্যান্ড প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টের ফ্রি মার্কেটিং করবেন আপনি আপনাকে ইউএসের একজন বায়ার দিয়ে বললো আপনি সে রেস্টুরেন্টের কাজ করে এবং তার রেস্টুরেন্টে ভালো মানের একটা বার্গার সেল দেশে এখন সে বললো আমাকে একটা বার্গারের মার্কেটিং করে দিন আমার বার্গারটা কি করে দেন আপনি ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করে দিন আমাকে ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করে দেন আপনাকে কি করতে হবে অথবা সে বললো আমাকে শুধুমাত্র ইউএস লোকেশন বাইসিস আপনার আমাকে কি করে দেন বার্গারটা প্রচার করে দেন ওকে তার জন্য আমাকে কি করতে হইব এই কাজগুলা করার জন্য আমাকে অবশ্যই অবশ্যই বেশ কিছু প্রসেস ইউটিলাইজ করতে হইব সেই প্রসেসগুলোর মধ্যে একটা প্রসেস হচ্ছে আমাকে বিভিন্ন গ্রুপে যুক্ত হইব আচ্ছা ওকে প্রথমে বললাম যেমন মার্কেটিং গ্রুপ আচ্ছা আমরা বিভিন্ন প্রোডাক্ট মার্কেটিংয়ের গ্রুপে যুক্ত হইব সেই গ্রুপগুলো অবশ্যই পাবলিক গ্রুপ হইতে হইব কোনো পার্সোনাল গ্রুপে আমরা যুক্ত হইলে চলবে না ওকে আচ্ছা পাবলিক গ্রুপ হচ্ছে এইগুলা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপ আমরা এটাতে জয়েন হই তারপরে হচ্ছে আমরা এইটাতে জয়েন হই এরকম বেশ কিছু পাবলিক গ্রুপে জয়েন হইব আচ্ছা আমার শুধু জয়েন হয়ে কাজ শেষ না আমার জয়েন হওয়ার সময় এইভাবে জয়েন হইলাম তখন আমাকে কি করতে হইব আমি একটা গুগল ড্রাইভ থেকে একটা শিট নিতে হবে ওকে এখন ফ্রি মার্কেটিংয়ের জন্য আমার কিসের প্রয়োজন ফ্রি মার্কেটিংয়ের জন্য আমার তিন থেকে পাঁচটা ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন এক নাম্বার হচ্ছে ফেসবুক গুগল আমার ফ্রি মার্কেটিংয়ের জন্য কি প্রয়োজন ফ্রি মার্কেটিংয়ের জন্য আমার তিন থেকে পাঁচটা ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন তিন থেকে পাঁচটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রয়োজন এখন লিঙ্কডিন অ্যাকাউন্ট একাধিক করা যায় না একটা পিসিতে একাধিক লিঙ্কডিন অ্যাকাউন্ট করা যায় না একটাই লিঙ্কডিন অ্যাকাউন্ট রাখবেন একাধিক পিসিতে টুইটার অ্যাকাউন্ট করা যায় একাধিক আপনি চেষ্টা করবেন টুইটার অ্যাকাউন্ট একাধিক করতে একটু ঝামেলা হয় সেই ঝামেলাটা সমাধান করেও চেষ্টা করবেন করার জন্য আচ্ছা আমি শিট তৈরি করবো এখন আমি কি করব একটা শিট তৈরি করবো ওকে আমরা হচ্ছে মনে করেন আমরা একটা প্রোডাক্টের কি করব মার্কেটিং করব মনে করেন রেস্ট একটা প্রোডাক্ট প্রোডাক্ট মার্কেটিং নাম দিলাম এখন প্রোডাক্ট মার্কেটিংয়ের এখানে দিব গ্রুপ নেম দুই নাম্বার দিব group group location তিন নাম্বার দিব গ্রুপ লিঙ্ক চার নাম্বার দিব গ্রুপ মেম্বার ওকে এই বিষয়গুলো আমরা কি করব কাজ করব এখন আচ্ছা এরকম কিছু চাইতে পারে গ্রুপে জয়েন করার জন্য I don't আচ্ছা আমরা এই গ্রুপটাতে ঢুকবো আমরা এই গ্রুপটাতে কি করলাম জয়েন করলাম জয়েন করে এই গ্রুপটাতে আমরা ঢুকবো যে গ্রুপটা ঢুকলাম আমরা এক্সপ্লোর গ্রুপ দেখেন এখানে বিভিন্ন ধরনের মানুষে মার্কেটিং করছে আমি একানা আপনি আমি সবাই মার্কেটিং করতে পারবো এই গ্রুপের মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপে this content is unavailable to at the moment ওহো এই গ্রুপের একটা প্রবলেম হচ্ছে গ্রুপটা হচ্ছে ওরা ডিলিট করে দেয় এবং এটা ইন্ডিয়ান গ্রুপ আচ্ছা এরকম এটা হচ্ছে প্রোডাক্ট গ্রুপ এখন মনে করেন প্রোডাক্ট গ্রুপের মধ্যে আপনি যুক্ত হলেন আরেকটা হচ্ছে কি আপনি আরেকটা বিষয় নিয়ে সার্চ দেন আপনার প্রথম নাম্বার হচ্ছে কোন প্রোডাক্টের উপরে আপনি মার্কেটিং করবেন সেই প্রোডাক্টটার জানা প্রোডাক্টের সম্পর্কে জানা আপনি মনে করেন ল্যাপটপ একটা ল্যাপটপ সম্পর্কে মার্কেটিং করবেন হ্যাঁ বাইসেলফ গ্রুপ বিভিন্ন বাইসেলফ গ্রুপ আছে সেগুলোতে যুক্ত হবেন বাইসেল গ্রুপ আচ্ছা ল্যাপটপ দিয়ে দিলাম বাইসেল গ্রুপ ল্যাপটপ দিয়ে আমি সার্চ দিলাম ওকে দেখি বাইসেল গ্রুপ ল্যাপটপ আছে কি না আচ্ছা এখান থেকে আমরা প্রাইভেট গ্রুপগুলো খুঁজে বার করি ওকে তারপরে লোকেশন যদি দেই তাহলে পাবলিক গ্রুপ পাবলিক গ্রুপ দিলাম এখন যদি মনে করেন আপনি কোনো লোকেশন বায়ার বলছে আপনাকে একটা লোকেশন দিতে হবে তাহলে যদি বলে ইউএসএ তাহলে ইউএসএ লোকেশন দিবেন ইউএসএ নিউ ইয়র্ক থাকবে এখানে দেখবেন সেই লোকেশনটা আপনি দৈরা দিবেন অথবা নিউ ইয়র্ক দেখতে পাচ্ছেন ইউএসএ নিউ ইয়র্ক এখন আমার সামনে অত সরি ইউএসএ লোকেশন গ্রুপ নাই দেখা যাচ্ছে এখানে পাবলিক গ্রুপ ওকে ওই গ্রুপটা আমি ওপেন করি মনে করেন আগের গ্রুপগুলোতে আমি খুব একটা প্রোডাক্ট পাইনি সেগুলোতে আমার প্রয়োজন নাই মনে করেন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটাতে আপনি কাজ করবেন সেই প্রোডাক্টটা আগে আপনি জানতে হবে যে আমি এই প্রোডাক্টে কাজ করব। ওকে তারপরে মনে করেন আমি ল্যাপটপের প্রোডাক্ট একটা ল্যাপটপের প্রোডাক্ট নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমার জানা এই কয়েকটা গ্রুপে আমি জয়েন করব এই গ্রুপগুলো আমি ওপেন করলাম ঠিক আছে দেখবেন গ্রুপগুলোতে মেম্বারের পরিমাণ কি সেই মেম্বার অনুপাতে আপনারা গ্রুপে যুক্ত হবেন অল্প মেম্বারের গ্রুপে যুক্ত না হওয়াই বেটার হবে বেশি মেম্বারের গ্রুপগুলোতে যুক্ত হওয়ার চেষ্টা করবেন ওকে বাই সেলফ গ্রুপ এই বাই সেলফ গ্রুপগুলা মধ্যে যেমন আপনার সেলাররা এখান থেকে যারা ল্যাপটপ সেল করবে ওনারাও এই গ্রুপের মধ্যে ভিজিটর আবার যিনি ল্যাপটপ বিক্রি করবেন তিনিও সেই গ্রুপের মধ্যে কী ভিজিটর এখানে আমি জয়েন করলাম আচ্ছা তারপরে আমরা এখানে একটু দেখি এই যে দেখেন মাকবুক এটা বিক্রি হবে তারপরে হচ্ছে পামাস্কো প্রমো এটা বিক্রি হবে দেখেন এই যে মানুষ সেল করবে এই সেলের এই বিষয়গুলো এখানে কি করছে মানুষ প্রোডাক্টের রিভিউটা এখানে দিয়ে দিছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিছে সেই ওয়েবসাইটের লিঙ্ক থেকে সেখানে বিশেষ করে বেশিরভাগ মানুষের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের তার ওয়েবসাইটের লিঙ্কটা দিছে সেখান থেকে ওয়েবসাইটে ক্লিক করে সে ঢুকতে পারবে আপনি দেখেন এখান থেকে আপনি যদি এই এই লিঙ্কটা ওপেন করেন তাহলে একটা একটা ওয়েবসাইট ওপেন হইব দেখেন এই যে গ্রুপ তার দেখছেন এখানে সে প্রোডাক্টের রিভিউ দিছে বা প্রোডাক্ট এই প্রোডাক্টের বিষয়গুলো বিস্তারিত এখানে সে উল্লেখ করছে ওকে আচ্ছা এখন আমরা গ্রুপগুলোতে জয়েন করলাম এই গ্রুপে জয়েন করছি সম্ভবত হ্যাঁ এটাতে জয়েন করছি এখন এইটাতে জয়েন করার পরে আমরা কি করব। এই গ্রুপের লিঙ্কটা নিলাম এই গ্রুপের লিঙ্কটা নিয়ে এখানে আমরা গ্রুপ লিঙ্ক প্রথমে বসাইলাম কন্ট্রোল বি ওকে আচ্ছা তারপরে হচ্ছে গ্রুপ লোকেশন ওয়ার্ল্ড দিয়ে দিলেন যেহেতু আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড এই গ্রুপটা যুক্ত আছি গ্রুপ নেম কি গ্রুপ নেম হচ্ছে বাইসেল গ্রুপ ল্যাপটপ ওকে এখন আপনি গ্রুপ নেম কেন দিবেন গ্রুপ নেম ওই জন্যই দিবেন যে যেহেতু আপনি এক সময় কাজ করবেন বেশ কিছু নামে কাজ করবেন বা আপনার এইভাবে আপনার গুগল শিটের মধ্যে আপনার শিট তৈরি করতে করতে বেশ কিছু শিট তৈরি হয়ে যাব তখন যদি আপনি এইভাবে নাম না দেন তাহলে আপনি ওই লিঙ্কগুলো পাবেন না ঠিক আছে তারপরে হচ্ছে গ্রুপ মেম্বার এই এটাতে গ্রুপ মেম্বার কত আছে 49 কি আছে হ্যালো জি হ্যাঁ, স্যার আপনি যে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে যে গ্রুপগুলোতে জয়েন হতেছেন পরে অ্যাকাউন্টে সমস্যা হবে না না হয় না তো হয়নি তো কেন কি সমস্যা হবে স্যার এই জন্য না বললাম যে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে ঢুকলে এখন ফেসবুকে দেখলাম তো অনেক সমস্যা করে রেস্ট্রিক্টেড করে বা অনেক সময়ের জন্য ই করে রাখে ব্যান করে রাখে আচ্ছা মানে নিয়ম আছে পাঁচ ছয়টা গ্রুপের বেশি জয়েন হতে না তাইলে সমস্যা বলি এখানে জয়েন হওয়ার জন্য প্রশ্ন হচ্ছে প্রতিদিন আপনি চার থেকে পাঁচটা গ্রুপে জয়েন হবেন তার চেয়ে বেশি গ্রুপে জয়েন হতে পারবেন না এটা হচ্ছে এক নাম্বার যদি আপনার আইডি নতুন হয় যেমন আমার এই যে আইডি আছে আমার এই যে আইডি আছে এই আইডি দিয়ে আমি যদি প্রতিদিন পাঁচটার বেশি গ্রুপে জয়েন হই তাহলে আমার আইডিটা ব্যান হয়ে যাব কিন্তু আমার এই আইডি দিয়ে আমি প্রতিদিন পঞ্চাশটার বেশি গ্রুপে জয়েন হইতে পারবো কারণ হচ্ছে আমার এই আইডিটা দুই সালের ক্রিয়েট করা যখনও ফেসবুকের বাংলাদেশের এইটটি ফাইভ পার্সেন্ট মানুষও ফেসবুক নাম জানতো না তখন আমার ফেসবুকের এই আইডিটা ক্রিয়েট তখনকার ক্রিয়েট করা কথা বুঝতে পারছেন আমার এই আইডিটার বর্তমান মার্কেট ভ্যালু এক লক্ষ টাকার উপরে আছে কারণ এটা অনেক আগের আপনারা আমার আইডিতে দুইকা দেখেন দেখবেন দুই সালে এটার ব্রন বাই ব্রন দুই সাল তখন মোবাইল দিয়ে ফেসবুক চালানো যাইতো না শুধু কম্পিউটার দিয়ে ফেসবুক চালানো হইতো আর ওই সময় আমি কম্পিউটারের সাথে যুক্ত ছিলাম আমি যেভাবেই হোক এবং টু নেটওয়ার্ক ছিল আমার এখনও মনে আছে ওয়ান জিবি নেটওয়ার্ক তখন ছিল তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ওয়ান জিবি নেটওয়ার্ক কিনতে হইতো ওই সময় তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ওয়ান জিবি নেটওয়ার্ক কিনা এই আইডিটা ক্রিয়েট করা হয়েছিল বুঝতে পারছেন সো আমার এটাতে প্রবলেম হচ্ছে না তবে নতুন আইডিতে আপনারা প্রতিদিন চারটা বা পাঁচটা করে গ্রুপে যুক্ত হবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন পুরান চাল বাতে পারে এই প্রবাদটা যতটাই সত্য ততটাই তিক্ত হচ্ছে নতুন চাল জাউ হয়ে বেশি জাউ মানে হচ্ছে আপনারা অনেকেই বলেন নরম বাদ যেটারে আমাদের সিলেটি ভাষায় জাউ বলে আরে তো যাই হোক তো এ কথাটা আপনাদের বলছি এই জন্যই আপনারা নতুন অ্যাকাউন্ট দিয়ে চারটা পাঁচটা করে ঢুকবেন এবং প্রতিদিন শিডিউল করে আপনারা কি করবেন যুক্ত হবেন প্রতিদিন একদিন দশটা একদিন পাঁচটা একদিন সাতটা এইভাবে করবেন না আপনারা ব্যালেন্স ঠিক রাখবেন আজকে পাঁচটা কালকে পাঁচটা পরশু পাঁচটা এরপরের দিন পাঁচটা এরপরের দিন পাঁচটা এভাবে ব্যালেন্সটা ঠিক করে করে কাজ করবেন তাহলে জীবনে আপনার অ্যাকাউন্টে ভায়োলেশন আসবে না তারপরেও যদি কখনও দেখেন আপনার অ্যাকাউন্টে ভায়োলেশন চলে আসছে তখনই আপনি অ্যাকাউন্টটাকে কী করে দিবেন কয়েকদিনের জন্য রেস্ট্রিক আপনি ও সরি একটা মিনিট একটা ফোন ধরতে হ্যাঁ আফজল বাসাত বাড়িত বাড়িত বাড়িত বাড়িত বাড়িত আমি তোরে ফোরে ফোন দিলাম এখন ক্লাস করাইলাম তো সো আপনারা কি করবেন এই জায়গাটা খেয়াল রাখবেন আচ্ছা এখন অবশ্যই আমাদের কি করতে হবে স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না স্ক্রিন না স্যার দেখা যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ইদানিং স্যার স্লো কাজ গানে স্লো কাজ করে আচ্ছা নেটওয়ার্ক কি আমার সমস্যা নাকি স্ক্রিন তো দেখতে পাচ্ছি না তাহলে কি আমার সমস্যা মনে হয় হ্যাঁ আপনার সমস্যা মনে হচ্ছে সবাই তো দেখতে পাচ্ছে আচ্ছা নেটওয়ার্ক আসার পর থেকে স্যার এই নেটওয়ার্ক বড় সমস্যা আসলে আমি বলি আপনাকে ওই যে ট্রফি নামে একটা ওয়েবসাইট দিছে না একটা অ্যাপস দিছে না ওই অ্যাপসের মাধ্যমে প্রচুর পরিমাণে মানুষ খেলা দেখতেছে এবং নেটওয়ার্কের উপরে প্রচুর প্রেশার পড়তেছে এই জন্য তাছাড়া অপটিক্যাল ফাইবারের কাজ চলতেছে আবার কুয়াশার দিনে নেটওয়ার্কের পরিমাণ একটু এমনিতেই একটু স্লো থাকে বুঝছেন তো ওই জন্য মানে আমাদের দেশের নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে যাই হোক এখন আমরা ক্লাসে আসি আমরা কি করব এখন আমরা এই গ্রুপগুলোতে জয়েন করলাম এই গ্রুপগুলোতে জয়েন করার পরে এখন আমরা গ্রুপগুলোকে একটা না এভাবে আমরা যত বেশি চেষ্টা করব গ্রুপে জয়েন হয়ে এভাবে আমরা একটা তালিকা তৈরি করা কই জানি করছিলাম এই যে এখানে একটা তালিকা তৈরি করা যত বেশি সম্ভব আচ্ছা এই তালিকাটা আজকে আমি প্র্যাকটিসের জন্য যদি করি কালকে আমাকে কি করতে হবে আমাকে একটা বায়ার যদি আমাকে একটা কাজ দেয় তাহলে সেই কাজটা আমি করতে পারবো ঠিক আছে তো প্রোডাক্টগুলো বুঝা বুঝে আমাকে কি করতে হবে গ্রুপ তৈরি করতে দিন থাকবাইনি খেলা যা hm? আচ্ছা এভাবে আমরা গ্রুপগুলা যত বেশি সম্ভব যত বেশি গ্রুপে জয়েন হইব তত আমাদের লাভ ঠিক আছে কারণ এই গ্রুপগুলা আমাদের জন্য খুবই জরুরি মার্কেটিংয়ের জন্য এবং আমাদের যদি ফ্রি মার্কেটিংয়ের প্রচুর পরিমাণে বায়ার আছে এবং আউট অফ মার্কেট প্লেসে ফ্রি মার্কেটিংয়ের জন্য প্রচুর বায়ার ঠিক আছে মার্কেট প্লেসের চাইতে মার্কেট প্লেসের বাইরে ফ্রি মার্কেটিংয়ের প্রচুর বেশি বায়ার আছে ওকে কিভাবে বায়ার হান্ডিং করবেন তাও আমি আপনাদের দেখাইবো ইনশাল্লাহ এখন আপনারা আমাদেরকে আজকে আমরা শুধু মার্কেটিংটা কিভাবে করব সেই বিষয়টা আগে আমরা শিখি ওকে তাহলে আমরা কিভাবে গ্রুপ যুক্ত হব গ্রুপগুলোতে কাজ করব সেই বিষয়গুলো আমরা ভাই একটু পরে আপনাকে ফোন দিতেছি আমি এখন ক্লাস করাইতেছি বুঝতে পারছেন তাইলে এখন আমরা কি করব এখন আমরা পুশ তৈরি করব জি হ্যাঁ আব্দুল আলিম ভাই কি বলতে চাচ্ছেন বলেন স্যার গ্রুপগুলোতে জয়েন হওয়ার পরে আমরা কমেন্টের পরিমাণ কি করা যাবে হ্যাঁ, মানে গ্রুপগুলোতে জয়েন হওয়া লিমিটেশন করতে করা যাবে যে আমরা যে পোস্টগুলো দিব বা ওই যে গ্রুপে ঢুকে ঢুকে ওনাদের পোস্টে যে আমরা কমেন্ট গুলো করবো আমাদের মার্কেটিং এর জন্য সেক্ষেত্রে কি কমেন্টের কোনো লিমিট আছে কিনা না আনলিমিটেড আমরা কমেন্ট বা পোস্ট দিতে পারবো আচ্ছা শোনেন এটা ফেসবুক এমন একটা অ্যালগোরিদমের সিস্টেম সেখানে আপনি আসলে নিয়মের অতিরিক্ত কোনো কিছুই করতে পারবেন না এখানে একটা নিয়ম আছে নীতি আছে আপনি হঠাৎ অ্যাক্টিভিটির যদি আপনি খুবই হাই লেভেলের করে ফেলেন তাহলে আপনি ফেসবুকের কাছ থেকে একটা ভায়োলেশন পাবেন এটা নিশ্চিত কিন্তু যদি আপনি ধীরে ধীরে যদি তার অ্যাক্টিভিটিসটা বাড়ান তাহলে আপনার ভায়োলেশন করার কোনো প্রবলেম নাই এখন আপনি হঠাৎ করে আপনি মনে করেন এই পাঁচ বছর আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট তৈরি করার দশ বছর বয়স হয়ে গেছে কিন্তু আপনি কোনো দিনে এরকম গ্রুপে জয়েন হননি আর এইরকম গ্রুপে ডুইকা আপনি কোনো পোস্ট করেননি এইরকম গ্রুপে আপনি কখনো কমেন্ট করেননি হ্যাঁ এখন হঠাৎ আজকে কি করছেন আপনি গ্রুপে জয়েন করা শুরু করছেন একসাথে বিশটা গ্রুপকে জয়েন দিয়ে দিয়েছেন তার সাথে বিশটা গ্রুপে ডুইকা আপনি প্রত্যেকটা গ্রুপে দশটা করে কমেন্ট করা শুরু করে দিচ্ছেন তখনই ফেসবুক ভাবব যে আপনার অ্যাকাউন্টটাকে থার্ড পার্টি কোনো পার্সন হয়তো বা কোনো কিছু করতেছে কি না তখনই আপনাকে একটা রিমার্ক দিয়ে দিব যদি আপনার টুপে টু ভেরিফিকেশন লাগানো থাকে তাহলে আপনাকে একটা রিমার্ক মেসেজ দিব সেটা হচ্ছে হয় ইমেইলে দিব না হয় আপনার নোটিফিকেশনে দিব দিয়ে বলবো যে আপনি গ্রুপ আপনি ফেসবুকের রুল কমেন্টকে নষ্ট করতেছেন এই এই বললে আপনাকে দিয়ে দিব আর যদি আপনি কি করেন আজকে পাঁচটাতে ঢুকলেন কালকে আরও ছয় নম্বরটাতে ঢুকলেন পরশু দিন সাতটাতে ঢুকলেন এভাবে যদি আপনি ডে বাই ডে ইনক্রিজ করেন অল্প অল্প করে যদি ইনক্রিজ করেন আপনার অ্যাক্টিভিটিসটা যদি একটু একটু করে বাড়ান তাহলে আপনার কোনো প্রভাব আসবে না তখন ফেসবুক বুঝবে যে আসলে ঠিক আছে ওই ব্যক্তিটা এখন অ্যাক্টিভিটিস বাড়াচ্ছে সে আগের তুলনায় এখানে অ্যাক্টিভ হচ্ছে ফেসবুক কি করে একটি পার্সনটাকে খুবই গুরুত্ব দেয় এই কারণ আমার অ্যাকাউন্ট আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা খুবই কষ্ট কঠিন হবে প্লাস আমার ফেসবুক অ্যাকাউন্টে ভায়োলেশন আসবে না কী জন্য আসবে না আমি যখন ফেসবুক অ্যাকাউন্ট করছিলাম তারপরে বেশ কিছুদিন আমি অফ রাখছি কারণ তখন তো নেট চালানো কিন্তু যখন থেকে মোবাইলে নেটওয়ার্ক ফেসবুক চালানো শুরু হয়েছে তখন থেকে আমি ফেসবুকে কন্টিনিউয়াসলি পোস্ট করতাম কন্টিনিউয়াসলি পোস্ট করতাম আমি এই পর্যন্ত কতবার আমার ফেসবুকের অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড লিস্ট তো পাঁচ হাজার আপনার লিমিটেশন তাদেরকে আমি বাছাই করতে হয়েছে এটা আমি নিজেও বলতে পারতাম না দেখা যায় দুই মাস তিন মাসের ভিতরে আমার ফেসবুক অ্যাকাউন্টে পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে যায় কারণ অ্যাক্টিভিটিজের কারণে আমার অ্যাকাউন্টটা কী করে দেয় মানুষের কাছে অটোমেটিকলি পৌঁছে যায় ঠিক আছে এইদিকে এই এই জন্য বিষয়টা হচ্ছে কি আপনি অ্যাক্টিভিটিস একদিনে বাড়া খুব বেশি হাই লেভেলে নেবেন না আপনি প্রতিদিন ডে বাই ডে অল্প অল্প করে আপনার অ্যাক্টিভিটিস বাড়াইবেন ওকে মনে করেন আমরা এখন একটা কি করব ল্যাপটপের পুশ দিব আমরা ল্যাপটপের পুশ দেওয়ার জন্য আমরা কি করব এখন আমাদের ফেসবুকের গ্রুপে ফেসবুক পেজে যাইমু এখন আমাদের মার্কেটিং করার জন্য কি লাগবে একটা পেজ লাগবে ওকে একটা পেজ লাগবে সেই পেজ থেকে আমরা মার্কেটিং করব আচ্ছা তার আগে আমরা একটা পুশ তৈরি করব কি তৈরি করব একটা পুশ তৈরি করব পোস্টটা অবশ্যই যারা গ্রাফিক্স ডিজাইন জানেন তারা গ্রাফিক্স ডিজাইন দিয়ে পোস্ট করবেন আর যারা গ্রাফিক্স ডিজাইন জানেন না আপনারা ক্যানভা দিয়ে কাজ করবেন ওকে আজকে আমি গ্রামের বাড়িতে চলে আসছি শহর থেকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমি মোবাইল ডাটা দিয়ে নেট যুক্ত হয়েছি তো এই জন্য নেটওয়ার্কেরও প্রবলেম হচ্ছে আবার আমার ছেলে ওই বারে বারে আইসাই কাজ করতেছে আশা আপনাদের অবশ্যই ডিস্টার্ব হচ্ছে যদিও কেউ কিছু না বলেন না স্যার ডিস্টার্ব মনে করি না আমরা স্যার ওকে থ্যাংক ইউ দেখেন আপনারা একটা বিষয় ফলে রাখবেন আমার প্রোফাইলে আপনারা যারা আছেন অথবা আমার গ্রুপে যারা আছেন আওয়াজলি আমি পোস্ট করি একটা দুইটা দিক পোস্ট যে কোনো একটা পোস্ট প্রয়োজনে একটা খেলার পোস্ট প্রয়োজনে একটা ফানি পোস্ট প্রয়োজনে একটা প্রফেশনাল পোস্ট আমি একটা করি এই পোস্টগুলো করার পিছনে কারণ হচ্ছে কি আমার অ্যাক্টিভিটিস এই পোস্টগুলো করার পিছনে কারণ হচ্ছে আমার অ্যাক্টিভিটিস আমি অ্যাক্টিভিটিস যদি না দেখাই তাহলে কি হবে না আমার পেজের রিচ কমে যাবে আমার গ্রুপের রিচ কমে যাবে আপনি যদি অ্যাক্টিভিটিস বাড়ান তাহলে এটা আপনার কি হয়ে যাবে আপনার অটোমেটিকলি এটা রিচ বেড়ে যাবে আমাদের কেন ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করে না দেখেন আমার ইউটিউব চ্যানেল ছয় মাসের ভিতরে আমি ওয়ান কে প্লাস সাবস্ক্রাইব চলে এসছে একটা মার্কেট গতদিন আপনাদের যে সিস্টেমে মার্কেটিংটা দেখাইছি সেই মার্কেটিংটাও আমি করিনি এর কারণ কে এর কারণ হচ্ছে আমার অতিরিক্ত অ্যাক্টিভিটিস আমি প্রতিদিন নিয়ম করে করে একসময় আমি ভিডিও পোস্ট করতাম তাছাড়া আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনারা সবাই আমার চ্যানেলে ভিজিট করেন এই ভিজিট করার কারণে আমার চ্যানেলের অটোমেটিকলি রিচ বাইরে গেছে অটোমেটিকলি র্যাঙ্ক হয়ে গেছে চ্যানেলটা যার দরুন আমার সাবস্ক্রাইবগুলো খুব দ্রুত গতিতে বেড়ে গেছে হ্যাঁ অবশ্যই এখানে আপনারা সবাই সাবস্ক্রাইব করছেন আপনাদের কমেন্ট শেয়ার তারপরে হচ্ছে লাইক এগুলাতে আমি আপনাদের প্রতি অসম্ভব কৃতজ্ঞ আমাকে সহযোগিতা করেছেন এজন্য অসম্ভব কৃতজ্ঞ তবে এই অ্যাক্টিভিটিসটা এই বিষয়টা আমি আপনাকে বলার পিছনে কারণটা হচ্ছে ও আবদুল্লা ভাই কি আছেন জি আসসালামু আলাইকুম স্যার আছি হ্যাঁ আচ্ছা আপনি ওনা আপনি ওই যে এডিটিং মার্কেটিং গ্রুপে ওই গ্রুপে আপনি বলে দেন দশটা ত্রিশে ক্লাস হবে ওকে স্যার ওকে স্যার ওকে বলে দিচ্ছি ওকে স্যার একটু কথা বলতে চাইছিলাম হ্যাঁ বলেন বলেন সমস্যা নাই আমি বলার সুযোগ দিচ্ছি সমস্যা নেই আপনাদের যে নতুন একটা গ্রুপ তৈরি করেছেন ফ্রি কোর্সের জন্য ওই যে আমার পরিচিত একটা ছেলে আছে গরিব স্যার আর কি বুঝছেন আচ্ছা। ওই এবিসিএল এ ঢুকছিল ওইখানে ক্লাস ক্লাস তো কিছু বুঝে না তো এখন আমাকে হেল্প করার জন্য বলতেছে আমি কি আপনার গ্রুপে জয়েন করার জন্য ওকে বলবো নতুন গ্রুপে নাকি এই গ্রুপে হ্যাঁ স্যার বা এই গ্রুপ বা নতুন গ্রুপে মানে ও মানে বলতেছে ভাই আমার কাছে টাকা নাই এখন তো আমি শিখতে পারতেছি না আর কি এই জন্য আচ্ছা আচ্ছা এই গ্রুপে তো সে এখন আপনার অনেকটা আমরা তো সামনেই চলে গেছি এখন ওই গ্রুপে সে হ্যাঁ। দুইটা কি শিখবে আর নতুন গ্রুপ আমাদের তো শুরু হবে আপনার সরি কি লিঙ্ক দিয়ে দিলাম আর নতুন গ্রুপটা আমাদের শুরু হবে ষোলো তারিখ থেকে মেবি ক্লাস শুরু হবে এখনও ফাইনাল না ক্লাসের টাইমটা তো এই জন্য আপনার দিতে পারেন এখন এখানে যদি সে বুঝে তাহলে যুক্ত করেন কোনো সমস্যা নাই ঠিক আছে স্যার আচ্ছা। মানে এটা আপাতত যুক্ত যদি যখন এটা করবেন তখন এটাতে করাই দিয়ে নেন নতুন তো ওই আপনাদের আচ্ছা। সাথে যোগাযোগ রাখেন উনি তো অলরেডি গ্রুপ মে ক্রিয়েট করে ফেলছে ওকে স্যার আচ্ছা দেখেন এখান থেকে আমরা একটা ল্যাপটপ ইমেজ নিয়ে আসি ওকে এই ল্যাপটপের একটা ইমেজ নিয়ে আসবো এই ইমেজটা আমরা কি করব এখন দিয়ে এটা ইমেজ তৈরি করব ওকে ডাউনলোড দিয়ে দিই আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ওকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি এখন আমরা সেই এটা আপলোড করব আচ্ছা এখান থেকে আমরা একটা টেমপ্লেট একটা টেমপ্লেট নিব টেমপ্লেটটা কোন ধরনের টেমপ্লেট নেওয়া যায় একটু বলেন যেহেতু আমরা ল্যাপটপের অ্যাডভার্টাইজ করব সেহেতু এটাই দিয়ে দেন ওকে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা একটা অ্যাডভার্টাইজ দিব আচ্ছা এখন আমাদের আপলোডেড ল্যাপটপটা এখান থেকে নিয়ে আসি আমরা দেখেন এখানে আপনারা পোস্ট যখন তৈরি করবেন অবশ্যই আপনারা পুসটা তৈরি করার সময় আপনারা মাথায় রাখবেন কিভাবে আপনি পুস তৈরি করবেন কত সুন্দর করে পুস তৈরি করবেন এটা আপনার চিন্তা কথা বুঝছেন আপনি যত সুন্দর করে পুস তৈরি করবেন তত তত বেশি আপনার সেল বাড়বে কিন্তু আপনি যদি পুস্ট দুর্বল করে করেন তাহলে আপনার সেলটা কমে যাবে ওকে আমি জাস্ট সাধারণভাবে একটা পুস তৈরি করে নিচ্ছি সময় সংক্ষিপ্ততা তাহার কারণে কারণ হচ্ছে আমি তো অনেক লম্বা এখনও ফেসবুক রয়ে ইনস্টাগ্রাম রয়েছে ফেসবুকের এখনও পোস্টটাই করিনি সো দ্যাট আপনি কাজ করবেন যখন বাইরের কাজ করবেন তখন তো আপনি এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিটের জন্য কাজ করবেন না আপনি অনেক সময়ের জন্য কাজ করবেন সো দ্যাট আপনি সে সময় মনের মাধুরী দিয়ে আপনার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করবেন ওকে আচ্ছা এখন মনে করেন আপনি আমার মতো ইংলিশে গাদা ইংলিশে জানেনই না কিচ্ছু জানেন না কিন্তু বাংলাটা তো জানেন অ্যাটলিস্ট বাংলা রিডিংটা জানেন আপনি বাংলা টাইপ করতে জানেন তাহলে এখানে লেখা দিবেন আচ্ছা এই ল্যাপটপটা বিক্রি হবে বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন দেখেন আমি কিন্তু বাংলা লিখছি আমাকে ইংলিশটা দিয়ে দিছে ওরা this laptop is for sale click the the link value for details okay এটা আমি কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়া আমি আয়না এখানে কাজ করতেছি জায়গার মধ্যে এখানে আমি টিতে ক্লিক করে বোর্ডে ক্লিক করলাম তারপরে নিয়ে আসলাম এখান থেকে এটাই মনে করেন আমার একটা সেলসের জন্য একটা কি পোস্ট আচ্ছা ওকে এখন আমি এটা ডাউনলোড করে দিই আপনি আপনাকে কি করবে জানেন আপনি প্রথম নম্বর হচ্ছে জ বায়ারের সাথে বায়ারের কাজ করবেন যখন তখন বায়ারের সাথে কথা বলবেন যে এটাকে বলা হয় কন্টেন্ট এটাকে বলা হয় সাইজ উইথ ওয়ান ক্লিক কি হইল এটা দেখেন যখন আপনারা বায়ারের সাথে কথা বলবেন যখন আপনারা বায়ার দিবে কাজ তখন আপনি বলবেন যে আসলে কন্টেন্ট ক্রিয়েটটা কি আমার নাকি আপনি আমাকে কন্টেন্ট ক্রিয়েট করে দিবেন তখন বায়ার যদি বলে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করে দিবে তাহলে তো আর আপনার সমস্যা নাই সে আপনাকে এইভাবে ইমেজ তৈরি করে দিবে সেই ইমেজগুলো আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু যদি আপনাকে যদি কন্টেন্ট ক্রিয়েট করতে হয় ঠিক আছে আপনাকে যদি কন্টেন্ট ক্রিয়েট করতে হয় তাহলে সেই কন্টেন্ট ক্রিয়েটের জন্য আপনি কি করতে হবে আপনি এভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তখন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য সে আপনাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারে আপনি ওয়েবসাইটে ডুইকা তার কন্টেন্টগুলো দেখবেন আগে দেখে সেই কন্টেন্ট অনুপাতে আপনি কন্টেন্টগুলো ক্রিয়েট করার চেষ্টা করবেন আর যদি সে আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক না দিয়ে শুধু বলে বলে যে আপনি আমি এই ল্যাপটপগুলা সেল করতে চাই এভাবে বলে না সাধারণত বেশিরভাগ বায়ারই আটানব্বই পার্সেন্ট বায়ারই আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক দিবে এবং সে বলবে যে মার্কেটিং করতে হবে আমার এই প্রোডাক্টটা আমার এই ওয়েবসাইটের লিঙ্ক সহকারে ওকে তাহলে আপনি প্রথমে কি করবেন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন গিয়ে আপনি পেজে গেলেন পেজের নতুন আপডেট নিয়ে আসছে জানেননি আপনারা হ্যাঁ আপনারা তো ক্লাসই করছেন সদের জানারই তো কথা পেজটা কোথায় মনে করেন এই ডিজিটাল আইটি পার্ক এটা হচ্ছে আমার পেজ আচ্ছা এটাতে কোনো লাইক নাই ফলো নাই ওকে আমি এখানে একটা পোস্ট করব ও আচ্ছা পোস্টের আগে আপনাকে বর্তমানে পেজের মধ্যে কাজ করতে হলে আগে আপনাকে সুইচ অ্যাকাউন্ট করতে হবে সুইচ নাও দিতে হবে তারপরে পোস্ট করতে হইব ওকে সুইচ নাও দিলাম আচ্ছা একটা কথা বলতে পারি আচ্ছা আমরা এখন পেজ খুলতে গেলে দেখা যাচ্ছে কি প্রোফাইল পেজে কনভার্ট হয়ে তারপর পেজটা ক্রিয়েট হয় হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগে যে আমরা ক্লাসিক পেজটা ক্রিয়েট করতাম এখন কি ওইটা করা যায় না অথবা হ্যাঁ হ্যাঁ ক্লাসিক মোডে করা এটা কি করা যায় ক্লাসিক পেজ ক্রিয়েট করা যায় কিন্তু ক্লাসিক মোডের পেজটাকে আপনি রিচ করতে পারবেন না এখন আর বুঝতে পারছেন ক্লাসিক মোডের পেজটাকে এখন মানে আর ওইটা কি এখন আর তেমন রিচ হয় না রিচ হয় না এটা হলো কথা বুঝতে পারছেন আচ্ছা এখন আসি আমরা এখানে একটা পোস্ট করব ও আচ্ছা বুঝতে পারছি আমরা প্রথমে ইমেজটা আপলোড করি কি আমাদের কি এই ইমেজটা ডাউনলোড হয়নি resize your design for any platform আচ্ছা সেটা তো বুঝলাম ডাউনলোড তো দেখায় তো সমস্যা হলো কি ডাউনলোড সমস্যা কি ডাউনলোডে আসে না কেন ডকুমেন্ট না ডকুমেন্টে তো তাহার কথা নাই ডেস্কটপে তো আসেনি আচ্ছা কই যাইতে পারে এই ডাউনলোডটা ডাউনলোডটা তো দেখতেছি না হুম সমস্যা কি আমাকে শুনতে পাচ্ছেন আপনারা জি স্যার শুনতে পাচ্ছি স্যার আরেকটা কোয়েন স্যার এই তো ডাউনলোড দিলাম যে দেখেন ওকে ডাউনলোড ডাউনলোড হয়ে যাচ্ছে তো স্যার ডাউনলোড তো হচ্ছে এই যে ডাউনলোড এ ডাউনলোড ফেল দেখায় না তো স্যার ওই যে না না ডাউনলোড ফেল দেখায় বারে বারে ডাউনলোড ফেল দেখায় কেন আচ্ছা, দাঁড়ান এটার কারণে আচ্ছা, আরেকটা ইমেজ নেন স্যার জেপিজি তে বা পিএনজি তে করতেছেন কিনা সেটা খেয়াল করছেন স্যার অবশ্যই জেপিজি তে করতেছি আচ্ছা এটাই করি অন্য একটা ইমেজ দিয়ে ট্রাই করে দেখি বুঝলাম না ফেল হয়ে যায় কেন দেন তো আগে দেন তো এটা মেসেজটা কি আপনাদের কি নোটিস করতেছে দেন তো না এটা কি ডাউনলোড না আচ্ছা add a heading this heading heading heading আচ্ছা বুঝতে পারছি এটা হবে না এইভাবে একটা হেডিং কি একটা হেডিং ক্রিয়েট করতে হইব তারপরে দিবে আচ্ছা সেম আবারই দেখাচ্ছে আচ্ছা ওই জায়গার মধ্যে কি একটা প্রবলেম আমাকে দেখাচ্ছে আচ্ছা, আমি আবার দেখি আল্লাহ রে যত সময় যাচ্ছে তত নেটওয়ার্ক ফাস্ট হচ্ছে আরে স্যার আপাতত ওই অপশনটা পজ রেখা অন্য কোন ছবির মাধ্যমে আমাদেরকে বুঝায় দেন আচ্ছা অন্য কোন পোস্টের মাধ্যমে তাই বলতেছেন ওটা হয়তো অন্য কোনো আচ্ছা সমস্যার কারণে এটা হ্যাঁ, একটা ছবি নিয়ে আমাদের তাও একটা ভালো বুদ্ধি করছেন তাও একটা ভালো বুদ্ধি বের করছেন সেই বুদ্ধিটা আপনার আমার হ্যাঁ মানে অন্য একটা ছবি দেন মানে এই ছবিটা বাদ দিয়ে যে কোনো একটা ছবি আচ্ছা এই ছবিটাই মনে করেন ঠিক আছে এইটাই এইটাই মনে করেন আচ্ছা ছবিটাকে আমরা যদি পারি আমাদের সময় সংক্ষেপ সময় থাকে তাহলে আমরা ছবিটাকে এসিও e করে নিব ঠিক আছে এই ছবিটাই আমি মনে করেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা কাজ করবো এখন ডিজিটাল মার্কেটিংয়ের এই কাজটা সম্পর্কে কোর্স শুরু করব এখন ওই সম্পর্কিত আমরা একটা কাজ করব মনে করেন এটা আমরা প্রয়োজনে প্রথমে একবার একটু চেষ্টা করব এসিও করা যায় কিনা ডিটেলসে ক্লিক করলাম ডিজিটাল নাম দেওয়া আছে তারপরে হচ্ছে মার্কেটিং সাবজেক্ট দিলাম মার্কেটিং তারপরে হচ্ছে ফাইভ স্টার রিভিউ দিলাম টেক দিলাম ডিজিটাল মার্কেটিং আবার দিলাম ইনস্টাগ্রাম মার্কেটিং আবার দিলাম ফেসবুক মার্কেটিং ঠিক আছে তারপরে এখানে কিছু লিখলাম এখানে ট্যাগ দিবেন আপনারা একটা দিবেন না আমি দুই তিনটা দিচ্ছি এর মানে হচ্ছে মানে এটা না যে আপনি দুই তিনটাই দিয়ে শেষ করে দিবেন এখানে আপনি যতটুকু পারেন ঠেক দিবেন ইচ্ছা মতো ঠেক দিবেন টেক দিয়ে আপনি এই জায়গাটাকে যত বেশি টেক দিবেন তত বেশি আপনার ইমেজটাকে সার্চে আসবে কথা বুঝতে পারছেন বিভিন্ন ধরনের টেক দিবেন আপনার প্রোডাক্ট রিলেটেড যত ধরনের টেক টেক আছে তত ধরনের টেক আপনি খুঁজে বার করবেন এখন ট্যাগ আপনি কোথা থেকে বার করবেন এখানে আসবেন আপনি আয়সা নিউ একটা ট্যাব নেবেন নিউ একটা ট্যাব নিয়ে আপনি দিবেন social media tag generator social media tag generator okay search দিলাম সোশ্যাল মিডিয়া টেক জেনারেটর বলে আমরা সার্চ দিলাম কি হইল আজকে আজকে ল্যাপটপে প্রবলেম নাকি কোরিয়ার কি অবস্থা গোল টোল খাইছে না দিছে শুনতে পাচ্ছেন আমাকে স্যার যদি নেট সমস্যা না করে হ্যাঁ যদি নেট সমস্যা না করে তাহলে ব্রাউজারটা রিফ্রেশ দিয়ে দেখতে পারেন স্যার স্যার এক এক ড্র দিয়ে দেখি সার্চই তো যাচ্ছে না আচ্ছা আমি আপনি আমি দেখি ইনস্টাগ্রাম জেনারেটর সে গেছে আসছে সোশ্যাল মিডিয়া টেক জেনারেটর আসছে এটা আমরা ওপেন করি <coughs> নিচের দিকে আসি অ্যাডভান্স মেটাটেক জেনারেটর আপনারা মেটাটেক জেনারেটর মানে কি বুঝেননি হুম আপনারা কি আমার না স্যার আচ্ছা আপনারা আমার কথা যদি না শুনেন তাহলে আমাকে বলবেন আর না স্যার একটু বলে দেন মেটাটেক মানে কি আচ্ছা আচ্ছা অবশ্যই বলতেছি হ্যাঁ, তার আগে আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি আমার কথা না শুনেন তাহলে আমাকে বলবেন যে স্যার কথা শোনা যাচ্ছে না আর যদি কথা শোনা যায় তাহলে আমাকে রেসপন্স করবেন ইয়েস অর নো একটা রেসপন্স করবেন যদি আপনারা রেসপন্স করেন তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো যে আপনারা আসলে আছেন না আমাকে সাইরা চলে গেছেন অথবা এই ঠান্ডার মধ্যে লেফ কমলের মধ্যে ডুইকে ঘুমাই গেছেন বলা তো যায় না ঠান্ডা তো আছে গ্রাম অঞ্চলে যারা বাস করেন ওরা ভালোই ঠান্ডা পাচ্ছেন কম্বলের তুলে ডুইকা যদি ঘুমাই তুমি জানতাও তো একটা ব্যাপার স্যাপার যাই হোক এখন ট্যাগ মেটা হচ্ছে ফেসবুকের নতুন নাম বুঝতে পারছেন ফেসবুকের নতুন নাম হচ্ছে মেটা তো মেটার মাধ্যমে এগুলো হলে আচ্ছা validate your meta tags with the following tools আচ্ছা দেখি এটা ওপেন করি এটা ওপেন করি আচ্ছা এটা ওপেন করি দেখেন এই বিষয়গুলো আসলে আজকে আজকে তো ভালো একটা ক্লাস কিন্তু নেটওয়ার্কের যন্ত্রণায় ভালো লাগতেছে না আর খুবই সমস্যা করতেছে ভাইয়া জি ভাইয়া হ্যাঁ বলেন হ্যালো হ্যাঁ শুনছি হ্যালো হ্যাঁ আমি শুনছি তো ভাইয়া ক্লাসটা যেহেতু ইম্পর্টেন্ট না হয় এখানে স্টপ করে দেন কারণ মানে অনেক নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে তো বোঝা যাচ্ছে না ভালো যেহেতু ক্লাসটা ইম্পর্টেন্ট সেহেতু স্টপ করে নেক্সট আবার এই ক্লাসটা ভালো করে নিন আপনি যখন ব্যাক করবেন নেটওয়ার্ক ভালো বলছি ক্লাসটা যে জন্য বোঝা যাচ্ছে না মানে কোথা থেকে কখন কোথায় যাচ্ছেন বোঝা যাচ্ছে না কিন্তু স্যার তো রেকর্ড করতেছে সমস্যা হওয়ার কথা না আপনি পরে মানে আবার বাধাগুলো একটু প্রবলেম হবে না তখন অনেক সময় মাউসের কাটসার অনেক জায়গায় চলে যাচ্ছে হচ্ছে কি আমি বলি আপনাকে ক্লাসটা রেকর্ড হলেও প্রবলেম হচ্ছে কি ওই যে হ্যাঁ বারে বারে ট্যাপ এটা থেকে এটা থেকে এদিকে যাচ্ছি ওইদিকে যাচ্ছি মানে একটা জায়গায় স্থির থাকতে পারতেছে না নেটের প্রবলেমের কারণে আরেকটা প্রবলেম হচ্ছে কি কথার সাথে আপনাদের ওই আপনার স্ক্রিনের সাথে সাউন্ড ম্যাচ করতে পারতেছি না তার সাথে হচ্ছে কি আপনাদের ওই আমি কাজে দ্রুততা করতে পারতেছি না দেখেন আমি এখন পর্যন্ত টোটাল ক্লাসের টোয়েন্টি পার্সেন্ট ক্লাসও শেষ করিনি কিন্তু অলরেডি রেকর্ডিং হয়ে গেছে এক ঘন্টা বিশ মিনিটের উপরে কথা বুঝতে পারছেন এখন এই এই জন্য কী করবো আমি নিজেও বুঝতেছি না এখন আপনারা কি সবাই আশা আপুকে সাপোর্ট করেন যদি করেন তাহলে ক্লাস এখানে শেষ করে দিই সেকেন্ড পার্ট কালকে থেকে আবার শুরু করব সোমবারে করব না নেটওয়ার্কে প্রচন্ড প্রবলেম করতেছে আমি স্যার করতে পারেন স্যার আমি করতে পারতেছি না দুঃখিত অলরেডি হয়ে গেছে ঠিক হ্যাঁ, আছে দুঃখিত আমি সোমবারে ক্লাসটা এটার সেকেন্ড পার্ট শেষ করব না ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকেন ততক্ষণ পর্যন্ত আর আপনারা আপনাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে প্রত্যেকেই পঞ্চাশটা করে গ্রুপে অ্যাড হবেন সোমবারের আগ পর্যন্ত প্রত্যেকেই পঞ্চাশটা গ্রুপে বিভিন্ন বাইসেল গ্রুপগুলাতে বিভিন্ন বাইসেল ওকে স্যার ওকে স্যার সোমবারে কি স্যার হ্যাঁ বাইসেল গ্রুপ এভাবে বাইসেল গ্রুপে কমপক্ষে পঞ্চাশটা গ্রুপে আপনারা সবাই জয়েন করবেন এটা হচ্ছে আপনাদের সবার হোমওয়ার্ক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম